যদি একটি বারও পারত সব চিন্তা ভুলে আসতে আমি সব হারাতাম তাকে পেতে হায় কবে পায়ের কল খুলবে আর প্রেমের পর্দা উড়বে আমি চেয়ে থাকি সেই দিনের সীমানায় বোঝে না